দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ফিলিস্তিনিদের মিছিলে আবারও ইসরায়েলি বাহিনীর গুলি আহত তিন শতাধিক জানিয়ে দিব হংকংয়ের গণমাধ্যমের ওপর এবার চীনা আক্রমণ আরও থাকছে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিচ্ছে তুরস্ক বলছে এর দোগান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 ফিলিস্তিনিদের মিছিলে আবারও ইসরায়েলি বাহিনীর গুলি আহত তিন শতাধিক ফিলিস্তিনিদের বিক্ষোভে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসন বিরোধী মিছিলে গুলি ও টিয়ারশেল ছড়ে সৈন্যরা এতে সাড়ে তিনশোরও বেশি বেসামরিক ফিলিস্তিনি আহত হন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে শুক্রবার জমার নামাজের পর পশ্চিম তীরের বেইতা শহরে মিছিলে বের করেন ফিলিস্তিনিরা এদিন অনেকেই আন্দোলনে যোগ দেয় তারা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ওই সময় সেনাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে কয়েকজন ফিলিস্তিনি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ছড়ে ইসরায়েলি বাহিনী এক পর্যায়ে ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ও তাজা গুলি চালায় উভয় পক্ষের পাল্টাপাল্টি সংঘাতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলার তিনশো উনআশি ফিলিস্তিনি আহত হন এদের মধ্যে একত্রিশ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আহত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে একই দিনে কাফার কান্দুম এবং বেইত দাজানেও ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে ইসরায়েল ও ফিলিস্তিনের তথ্য মতে দখলকৃত পশ্চিম তীর পূর্ব জেরুজালেম আনুমানিক ছয় লাখ পঞ্চাশ হাজার অবৈধ ইহুদি বসতি গড়েছে আন্তর্জাতিক আইন অনুসারে দখলকৃত অঞ্চলে ইহুদি বসতি সম্পূর্ণ অবৈধ হংকংয়ের গণমাধ্যমের ওপর এবার চীনা আক্রমণ গণতন্ত্রপন্থী জিমিলায় প্রতিষ্ঠিত হংকংয়ের অ্যাপল ডেইলি সংবাদপত্রটি গত বিশ জুন বন্ধ ঘোষণা করা হয় সংবাদপত্রটির ওপর বাক স্বাধীনতা লঙ্ঘন করার অজুহাতে আক্রমণের ইঙ্গিত দিচ্ছে চীন চীনা কমিউনিটিস্ট পার্টির সমালোচনা করার কারণে গত বছরের দশ আগস্ট লাইকে গ্রেপ্তার করে বিশ মাসের কারাদণ্ড দেয় হংকং পুলিশ এরই মধ্যে হংকং এর রেডিও টেলিভিশনগুলো নেতৃত্ব পরিবর্তন করতে বাধ্য হয়েছে যাতে তাদের সংবাদ সরকারি বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এছাড়াও অনুসন্ধানী প্রতিবেদন করায় একজন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়েছিল এদিকে বিদেশি গণমাধ্যম সংস্থাগুলো তাদের সংবাদদাতাদের জন্য ভিসা পেতে সমস্যায় পড়েছে বেইজিং আরোপিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে চীনা কর্তৃপক্ষ হংকং এ স্বাধীন প্রচার মাধ্যমের গলা চেপে ধরা এবং বাক ও মত প্রকাশের স্বাধীনতা রহিত করার জন্য মুখিয়ে আছে তবে হংকং সরকারের প্রধান ক্যারি ল্যাম জোর দিয়ে বলেছেন এই আইন স্বাভাবিক সাংবাদিকতাকে প্রভাবিত করবে না অ্যাপল ডেইলি বন্ধ করা কেবল সময়ের ব্যাপার ছিল এর প্রতিষ্ঠাতা জিমিলাই এক বছর আগে নিউ ইয়র্ক টাইমসের একটি মতামত নিবন্ধে তার নিজের গ্রেপ্তারের আশঙ্কা ব্যক্ত করেছিলেন তিনি হংকংয়ে চিন্তাভাবনা এবং মত প্রকাশের স্বাধীনতা ক্রমাগত সংকুচিত হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন জাপান টাইমস একটি সম্পাদকীয় অংশে লিখেছে লাই অন্যান্য জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকের গ্রেপ্তার এবং পত্রিকা বন্ধ করে দেওয়া কেবল হংকং এর একটি যুগের সমাপ্তির ইঙ্গিত দেয় না বরং সমস্ত বিশ্বকে চীনা নেতৃত্বের প্রবৃত্তি এবং উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করে চীন তার সমালোচকদের যে কোনো উপায়ে চুপ করিয়ে দেবে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিচ্ছে তুরস্ক বলছে এর দোকান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েফের দোগান বলেছেন আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা রক্ষা করার ব্যাপারে তার দেশের সঙ্গে মার্কিন সরকারের সমঝোতা হয়েছে তিনি আরও বলেছেন তুর্কি সেনারা কিভাবে এই বিমানবন্দরে নিরাপত্তা রক্ষা করবে তার সব দিক সম্পর্কে বিস্তারিত চুক্তি হয়েছে একত্রিশে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার আগেই কাবুলের হামিদ কারজায় আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব নিতে সম্মত হয়েছে তুরস্ক এর মাধ্যমে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি স্পষ্ট হয়েছে প্রেসিডেন্ট দুগান বলেছেন বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আমেরিকা ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে কথা হয়েছে এবং সেখানে আমরা জানিয়ে দিয়েছি আমরা কতটুকু দায়িত্ব গ্রহণ করব এবং কতটুকু করতে পারব না এর আগে গত মাসে ব্রাসেলসের ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্টের দোয়ান তার মার্কিন সমকক্ষ জো বাইডেনের সঙ্গে কথা বলেন এ সাক্ষাতে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ করতে নীতিগতভাবে সম্মত হয় তুরস্ক এবং একজ্জো এর দোগানকে ধন্যবাদ জানান বাইডেন আফগানিস্তানে কর্মরত পশ্চিমা কূটনীতিক ও কর্মীদেরকে নিরাপদে দেশটি থেকে বের করে নেওয়ার প্রধান রুট হচ্ছে কাবুল বিমানবন্দর ন্যাটো মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়া হলে তালেবানের হাতে বিমানবন্দরটির পতন হতে পারে ভেবে ভেবে ওয়াশিংটন শঙ্কিত এবং এ কারণে এটি নিরাপত্তা রক্ষার উপর বাইডেন প্রশাসন ব্যাপক জোর দিচ্ছে দুই সালে ইঙ্গো মার্কিন হামলায় তালেবান সরকারের পতন হওয়ার পর ন্যাটো জোটের অধীন অধীনে আফগানিস্তানে কয়েকশো সেনা মোতায়েন করে তুরস্ক তখন থেকে গত ২০ বছর আফগানিস্তানে শত শত তুর্কি সেনা মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রে নতুন নিষেধাজ্ঞায় চীন রাশিয়া ও ইরান চীনের সামরিক বাহিনী ও উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নিপীড়নে জড়িত থাকা এবং রাশিয়া ও ইরানের রফতানিতে সহযোগিতা করা চৌত্রিশটি কোম্পানি ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে ফরাসি বার্তা সংস্থা এএফি এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক ও জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ডে জড়িত কিংবা জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা চোদ্দটি কোম্পানি চীন ভিত্তিক এবং চীনের উইঘুর নীতি বাস্তবায়নে জড়িত বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে জিংজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ অব্যাহত রেখেছে বেইজিং পাঁচটি কোম্পানি চীনের সেনাবাহিনীকে লেজার ও আধুনিক প্রযুক্তি সংগ্রহে সহযোগিতা করছে মার্কিন প্রযুক্তি ইরানের রপ্তানির কারণে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে আট ব্যক্তিকে আর রুশ সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে সাত ব্যক্তিকে মার্কিন বাণিজ্য মন্ত্রী বলেন চীন ইরান ও রাশিয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা দেশগুলোর সরকার কোম্পানি ও ব্যক্তিবর্গকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা আক্রমণাত্মকভাবে রপ্তানি নিয়ন্ত্রণকে কাজে লাগানো অব্যাহত রাখব ভারতে করোনার মৃত্যু আবারও বাড়ছে ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কয়েকদিন মৃত্যুর সংখ্যা কমলেও আবারও তা বাড়তে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক জনের ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায় এর আগে দেশটিতে শুক্রবার নয়শো এগারো জনের মৃত্যু হয়েছিল বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছিল আটশো সতেরো জনের এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়ালো চার লাখ সাত হাজার একশো পঁয়তাল্লিশ জনের গত চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন বিয়াল্লিশ হাজার সাতশত ছেষট্টি জন এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি সাত লাখ পঁচানব্বই হাজার মানুষ শুক্রবার দেশটিতে তেতাল্লিশ হাজার তিনশত তিরানব্বই জন করোনায় আক্রান্ত হয়েছেন এর বৃহস্পতিবার পঁয়তাল্লিশ হাজার আটশত বিরানব্বই জন বুধবার তেতাল্লিশ হাজার সাতশত তেত্রিশ জন এবং মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম চৌত্রিশ হাজার সাতশো তিন জন করোনা আক্রান্ত হয়েছিলেন মঙ্গলবারের পর পর থেকে টানা চার দিন চল্লিশ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন দেশটিতে গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল বিশ হাজারের কাছাকাছি তারপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে গত সাতই মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ চোদ্দ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয় ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতি সংক্রামক ডেল্টা ধরন এর পেছনে ভূমিকা রেখেছে শনিবার পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে চল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার জনের আক্রান্ত হয়েছেন আঠারো কোটি আটষট্টি লাখ মানুষ আফগান ইরান সীমান্ত ক্রসিং দখল করল তালেবান আফগানিস্তানের সঙ্গে ইরানের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখল করেছে তালেবান আফগান নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন তালেবান যোদ্ধারা বৃহস্পতিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ হেরাত প্রদেশ দখল করে এই প্রদেশেই আছে ইরানের সঙ্গে কার সীমান্ত পারাপার এলাকা ইসলাম কালা নাম প্রকাশে অনিচ্ছুক দুই আফগান নিরাপত্তা কর্মকর্তা রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন ইসলাম কালা সীমান্ত ক্রসিং তালেবান যোদ্ধারা দখল করে নিয়েছে হামলার মুখে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহ কাস্টমার্স কর্মকর্তারা ইরানে পালিয়ে গেছেন ইরানের সরকারি আরবি ভাষার আল আলম টিভির খবরে বলা হয়েছে তালেবানের হাত থেকে বাঁচতে এই আফগান কর্মকর্তারা সীমান্ত পেরিয়ে ইরানে ঢুকেছেন তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ানের দাবি ইসলাম কালা সীমান্ত ক্রসিং এখনো আফগান সরকারের নিয়ন্ত্রণেই আছে রয়টার্স বার্তা সংস্থা থেকে প্রায় প্রাদেশিক গভর্নর এবং পুলিশের কার্যালয়ে ফোন করা হলে কোনো সাড়া মেলেনি অন্য এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন বিনা বাধায় হেরাত প্রদেশের পাঁচ জেলা দখল করেছে তালেবান যোদ্ধারা গত সপ্তাহে ইরান তাজিকিস্তান তুর্কি মেনিস্তান চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে তালেবান যোদ্ধারা আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার প্রায় শেষের পথে থাকায় দেশটিতে নিরাপত্তা বাহিনীর ওপর অভিযান জোরদার করেছে তালেবান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মোজাহিদ বলেছেন ইসলাম কালো ক্রসিং পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ভিডিও ফুটেছে তালেবান বাহিনীকে সীমান্তের কাস্টমস কার্যালয়ের সাদের আফগান পতাকা নামিয়ে ফেলতে দেখা গেছে তালেবানের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে এই সপ্তাহের শুরুর দিকে আফগান নিরাপত্তা বাহিনীর এক হাজারেরও বেশি সদস্য তাজিকিস্তানে পালিয়ে গেছে ওই সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাকশানের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে তালেবান প্রদেশটির সঙ্গে চীন ও পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত রয়েছে গত সাত জুলাই আফগানিস্তানের বাদগিস প্রদেশের রাজধানী কালা ই নাউয়ে তালেবান যোদ্ধারা ঢুকে পড়ে হামলা চালানোর পর তাদের সঙ্গে তুমুল লড়াই করে আফগান বাহিনীকে শহরটি পূর্ণ দখল করতে হয়েছে বৃহস্পতিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সেনারা রাজধানী শহর তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করছে তবে শহরের উপকণ্ঠে তালেবানের বিরুদ্ধে অভিযান চলছে মন্ত্রণালয় জানায় এই অভিযানে উনসত্তর তালেবান যোদ্ধা নিহত হয়েছে কিন্তু বাদগিস প্রদেশের বাকি অংশ তালেবানের দখলে রয়েছে